আমার নাম সুমি আক্তার আমার স্বামীর নাম মোহাম্মদ নুরুল ইসলাম আমার বাড়ি চারাবাগ মাদ্রাসা রোড থানা আশুলিয়া জেলা ঢাকা আমাকে রূপসী বাংলা ওভার সিরিজ এই অফিসের মাধ্যমে সৌদি আরব আসছি আমার ভালো কাজের কথা বললে নিয়ে আসছি তারা আমার সাথে খুব জঘন্য কাজ করছে আমার সাথে তারা নির্যাতন করছে টর্চার করছে ভালো কাজের কথা বললে আমাকে তারা হায়নাদারের মতো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে আমি প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি আমি জানি কি আমি জানি না আমি বাঁচবো কিনা মরবো কিন্তু কিন্তু আমি এইসব অভিযোগ সাপ্তাহিক অপরাধ সূত্র পত্রিকা মোহাম্মদ আবুল কাশেম স্যারের কাছে জানাইছি আমাকে যেন তিনি এই এই বিপদের হাত থেকে উদ্ধার করে এসব কথা জানানোর পর তিনি আমার আমার নামে লিখ পত্রিকায় লিখছে কিন্তু আমার সবচেয়ে অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাকে যেন এই বিপদের হাত থেকে রক্ষা করে এই হায়নাদারের হাত থেকে যেন আমাকে রক্ষা করে আমরা যেন বাঁচায় আমাকে যেন আমার স্বামী সন্তানের কাছে ফিরে দেয় আমার এটা অনেকে অনেক কিছু বলছে আমি নাকি মারা গেছি এগুলো মিথ্যা এগুলো মিথ্যা আমি বেঁচে আছি কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করে অতি তাড়াতাড়ি আমার স্বামী সন্তানের কাছে আমার বাংলাদেশে ফিরাই দেয় তার কাছে আমার অনুরোধ এখন অনুরোধ তার কাছে আমার আপনারা সবাই আমার সাহায্য করেন আমি যেন এই বিপদের হাত থেকে রক্ষা পাই আমি প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছি আমার হায়না দাঁড়ান আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে আমারে আমার সবাই সাহায্য করেন আমি যেন আমার স্বামী সন্তানের কাছে ফিরে যেতে পারি আমি যেন আমার নিজ দেশে ফিরে যেতে পারি আমি যেন এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাই আমার আপনারা সাহায্য করেন সাহায্য করেন